One, two, three, four, five. baby, that's what it means. দবিয়া হে আইলো তুফান আয় কেউ যাবি রে দবিয়া হে আইলো তুফান আয় কেউ যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগর দরিয়া হে আইলো তুফান আয় কেউ যাবি রে দরিয়া হে আইলো তুফান আয় কেউ Maybe that's what it is নিচে তুই কেন রে থাকিস ঘরে নিচে তুই একা একা কেন রে থাকিস ঘরে নবীজির ভরসা রেখে সেবা তুই কলমা পড়ে নিচে তুই একা Maybe you do not call সাথে ভালো হয় চক্ষ হাতে ভয় কি নবীর সাথে করবে না নৌকা ভীষণ ধরে রে ওয়ান টু থ্রি সবাই মন